আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে কম্পিউটারের ডেস্কটপ মাদারবোর্ডের আপডেট প্রাইসগুলো জানানোর চেষ্টা করব সো বন্ধুরা আর নয় দেরি চলুন ভিডিওটি শুরু করি প্রথমত শুরু করব আমরা ফোরটি ওয়ান মাদারবোর্ড দিয়ে আপনারা জানেন ফোরটি ওয়ান মাদারবোর্ড আমাদের কাছে যে ফোরটি ওয়ান মাদারবোর্ডগুলো রয়েছে এটা আপনার গিগাবাইট ব্র্যান্ডের রয়েছে এবং আসুস ব্র্যান্ডের রয়েছে দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিগাবাইটের আমাদের কাছে যে মাদারবোর্ডটি রয়েছে সেটার মডেল হচ্ছে Gigabyte GA minus G four two one M T minus S two PT এই মডেলের মাদারবোর্ডগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে প্রত্যেকটি মডেল এক পিস এক পিস করে আমাদের ভিডিওর সামনে রেখে দিয়েছি সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা যে গিগাবাইটের যে ফোরটি ওয়ান মাদারবোর্ডটি একেবারে কন্ডিশনটি ফ্রেশ এবং আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডগুলোর সাথে পাবেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং আরেক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা ফ্রি দিয়ে থাকি এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে অবশ্যই কল করে অর্ডার করতে পারেন তারপর আমি আপনাদেরকে আইটি মাদারবোর্ড দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আসুসের ফোরটি ওয়ান আপনারা যারা চাচ্ছেন যে আসুসের ফোরটি ওয়ান নিতে তারা অবশ্যই এই মাদারবোর্ডটি দেখতে পারেন এটার আসুসের একটি ফোর্টি ওয়ান মাদাবোর্ড যেটার মডেল হচ্ছে Asus P five G forty one T minus M L three এই মডেলের মাদারবোর্ডটি আপনারা অবশ্যই মডেলটি দেখতে পাচ্ছেন কিনা এই মাদাবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন পঁচিশশো টাকা করে এবং এই মাদাবোর্ডটি একেবারে ফ্রেশ কন্ডিশন এটার মধ্যে আপনার পিছনে চারটা ছাটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন বিজিএ পোর্ট আপনার PST port audio port LAN port এগুলো থাকবে এগুলোর সাথে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তারপর আমরা যে গুলো দেখাবো যারা চাচ্ছেন যে সেকেন্ড এবং থার্ড জেনারেশনের গুলো নিতে তাদের জন্য এই মাদারবোর্ডটি এটা হচ্ছে সিক্সটি ওয়ানের একটি বোর্ড যেটা সেকেন্ড এবং থার্ড জেনারেশন সাপোর্টেড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে Asus PB H six two one minus M pro এই মাদারবোর্ডটি আপনার গেমিং আকারে তৈরি করা হয়েছে আপনারা এখানে ছয়টি সাটা বোর্ড পেয়ে যাবেন যাদের স্টুডেন্টস ডিভাইস বেশি দরকার তারা অবশ্যই মাদারবোর্ডটি নিতে পারবেন এটার মধ্যে আপনারা ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন চারটি আর ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পেয়ে যাবেন দুইটি টোটালি ছয়টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন এবং অডিও পোর্ট পেয়ে যাচ্ছেন টোটালি ছয়টি যারা সাউন্ডের কাজ করবেন তাদের জন্য এই মাদারবোর্ডটা অনেক ভালো হবে এবং এই মাদারবোর্ডটি প্রত্যেকটি মুসপেক্টির উপরে আপনার হিটসিন ব্যবহার করা হয়েছে যাতে আপনার লং টাইম ইউজের জন্য লং টাইম ইউজ করলেও আপনার মাদারবোর্ডটি এত গরম না হয় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা যারা গার্মেন্টস এ বিভিন্ন ডিজাইনে কাজ করেন তাদের জন্য এই পোর্টটি অনেক হেল্পফুল হবে এবং এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা হলে এবং এর সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যে সেকেন্ড এবং থার্ড জেনারেশন নতুন মাদারবোর্ড নিয়ে তারা নিতে পারবেন এগুলো হচ্ছে ইনটেক মাদারবোর্ড এবং একবারে বক্স কন্টেন্ট সহকারে আসে নতুন ইনটেক মাদারবোর্ড এগুলোর সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়ে থাকে এবং আমরা এগুলো সেল দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা করে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার হয়েছে কল করতে পারেন একেবারে নিউ ইনটেক বক্স এখনও এগুলো খোলা হয়নি এবং এগুলোর সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো এইট টু ওয়ান মাদারবোর্ড বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে এইট টু ওয়ান মাদারবোর্ড নিতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইটের একটি এইট টু ওয়ান মাদারবোর্ড এটার মডেল হচ্ছে G A minus H two one M minus S one এই মডেলের মাদারবোর্ডটি এটার মধ্যে আপনার টোটাল ইউএসবি পেয়ে যাবেন চারটি দুইটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো দুইটা টু পয়েন্ট জিরো এবং বিজে পোর্ট এবং টেস্ট পোর্ট এবং সাউন্ড পোর্ট ও ল্যান্ড পোর্ট থাকবে এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা করে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং আপনারা যারা চাচ্ছেন যে ফোর জেনারেশনের নতুনের মধ্যে এইট টু ওয়ানের মাদারবোর্ড নিতে তারা নিতে পারবেন গিগাবাইটে আমাদের কাছে H eight two one M minus DS two এই মাদারবোর্ডটি আমাদের কাছে ইনটেক রয়েছে এবং এগুলোর সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হল নিতে পারবেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে একেবারে ইনটেক ফোর জেনারেশনের eight two one board eight four এবং ফাইভ জেনারেশন সাপোর্টেড তারপর বন্ধুরা যারা চাচ্ছেন যে আপনার সিক্স জেনারেশনের মাদারবোর্ড নিতে তারা নিতে পারবেন আমাদের কাছে সিক্স জেনারেশনের মাদারবোর্ড রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স জেনারেশনে এইচ একশো দশের মাদারবোর্ড একশো দশের মাদারবোর্ডের মধ্যে আপনার ছয়টি আটটি সাদা বোর্ড পেয়ে যাবেন যাদের স্টোরেজ ডিভাইস বেশি প্রয়োজন তারা অবশ্যই মাদারবোর্ডটি পারচেস করতে পারেন কারণ আপনার এখানে চারটি চারটি টোটালি আটটি সাদা বোর্ড দেওয়া হয়েছে এবং এখানে আপনার দুইটি র্যাম এবং আপনার বোর্ডের কন্ডিশনটা একেবারে ফ্রেশ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি মাদারবোর্ড এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা করে সাথে যাচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে